ব্রাউজারের অ্যাড্রেস বারে PESP dot finance dot GOB dot BD লিখে এন্টার করলে উপবৃত্তির এমআইএস চলে আসবে উপবৃত্তি এমআইএস চলে আসলে প্রথমে লগ করতে হবে লগ করার জন্য ইউজার নেমে প্রধান শিক্ষকের যে ফোন নাম্বার ই প্রাইমারি এবং আইপি ইএমআইএসে e দেওয়া হয়েছে সেই ফোন নাম্বার দিতে হবে এরপরে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের ঘরে একটি কমন পাসওয়ার্ড দেয়া আছে সেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে পাসওয়ার্ডটি হলো S capital letter H small letter A small letter one two three এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে এসে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে ইউজার অ্যাক্টিভেশনের একটি ফর্ম চলে আসবে এখানে শিক্ষকের নাম ফোন নাম্বার পদবি সব চলে আসবে এরপরে পাসওয়ার্ডের ঘরে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে একটি নির্দেশনা আছে পাসওয়ার্ড কমপক্ষে আট সংখ্যার হতে হবে এবং সর্বোচ্চ বারো সংখ্যা হতে পারবে পাসওয়ার্ডের মধ্যে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার শূন্য থেকে নয়ের মধ্যে অঙ্ক এবং বিশেষ অক্ষর থাকতে হবে আমি একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি পাসওয়ার্ড সেট করার সময় যে অক্ষরটি লেখা হবে সেই অক্ষরের ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার সাথে সাথে এখানে সেই লেখাটি সবুজ হয়ে যাবে এখানে আমি ক্যাপিটাল লেটার লিখেছি তাই বড় হাতের অক্ষর এটি সবুজ হয়ে গেছে এরপরে আমি একটি বিশেষ অক্ষর দিয়ে দিচ্ছি দেখেন বিশেষ অক্ষর এটিও সবুজ হয়ে গেছে এরপরে আমি অঙ্ক দিয়ে দেব সংখ্যা দেওয়ার পরে সংখ্যা এটিও সবুজ হয়ে গেছে এরপরে একটি স্মল লেটার দিয়ে দেবো স্মল লেটার দেওয়ার সাথে সাথে ছোট হাতের অক্ষর সবুজ হয়ে গেছে পাশাপাশি পাসওয়ার্ড কমপক্ষে আট এবং সর্বোচ্চ বারো অক্ষর বিশিষ্ট হতে হবে এই লেখাটিও সবুজ হয়ে গেছে পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটি টাইপ করা হয়েছে সেই পাসওয়ার্ডটি পাসওয়ার্ড নিশ্চিত করুন এই বক্সের মধ্যে হুবাহু টাইপ করতে হবে এরপরে নিচের দিকে এসে অ্যাক্টিভেট ইউজার এখানে ক্লিক করতে হবে অ্যাক্টিভেট ইউজারে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টে সাইন ইন হয়ে যাবে সাইন ইন হয়ে ড্যাশবোর্ড চলে আসবে